আল্লাদে আটখানা মায়ের মুখটা সোনা পানা দিলে একখানা হয়ে যাবে দুখানা বাড়িতে কেউ আছিস আসছি আসছি আসছি উমা এ তো সাধু বাবা কে আপনি আরে আমি কে সে কথা তোর পরে শুনলেও চলবে কিন্তু এ কি দেখছি হ্যাঁ এ কি দেখছি মা তোর তো কপাল চমকাচ্ছে রে কপালে যে প্রাপ্তি যোগ রয়েছে তাই নাকি আসুন না আসুন না সাধু বাবা ভেতরে আসুন